বাসন্তী তার বাসন্তিক দুহাত বাড়িয়েছিল বাড়ানো দু হাতে তার চমৎকার দুটি গোলাপ ছিল গোলাপের অভ্যন্তরে অকথিত অনেক আশা ভালোবাসা লুকানো ছিল গোলাপ দুটি তার ছুঁতে পারিনি শুকতে পারিনি গোলাপের সুপ্ত সুবাস মনে পড়ে আজও প্রতিটি মুহূর্তে বিগত দিনের সেই সব মর্মান্তিক ইতিহাস চৈত্রের খরাতে অপেক্ষমান গোলাপ দুটো শেষে শুকিয়ে গেছে ঝরে পড়েছে গোলাপের পাপড়ি দল কাল বৈশাখীর ঝরে বাসন্তী এখন শ্রাবণী সেজেছে দু চোখের ঝড় ঝড় শ্রবণ ধারাতে তার বক্ষস্থিত আশা ভালোবাসা সর্বনাশা বিরহে মিশেছে অথচ কি আশ্চর্য দেখো ক্রন্দসী সেই শ্রাবণী আজও আশান্বিত দু হাত তার বাড়িয়েই রেখেছে